হ্যালো ভিউয়ার্স পাকশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই করোনাকালে ভালো তো থাকার কথা নয় কিন্তু তবুও সকলেই যেন ভালো থাকেন এটি তো আশা করতেই পারি তো দর্শকবৃন্দ এই লকডাউনে কি ভোজন রসিক বাঙালির ভোজনেরও লকডাউন হয়েছে <laughs> হয় একদমই উচিত নয় কারণ আমরা বাঙালি আর এই লকডাউনে ভোজন রসিক বাঙালি হয়ে আপনার কি মনে চায় না যে নতুন কোনো আইটেম রান্না করে সেটি মজা করে খাবার অবশ্যই চাই এই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমার এই রেসিপিটি আপনাদের সামনে নিয়ে এসেছি তো ভিউয়ার্স আর কথা বাড়াবো না তবে হ্যাঁ আপনারা যারা দর্শক এই চ্যানেলটি দেখছেন নতুন তারা অবশ্যই এই ভিডিওটির পাশে থাকা ডান দিকে লাল বাটনে চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার তো থাকবেই কেননা আপনাদের একটি কমেন্টও আমাদের নতুন ভিডিও তৈরি করতে অনেকখানি অনুপ্রাণিত করে সো আর দেরি নয় শুরু করা যাক রেসিপিটি লেটস গো প্রিয় দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে আসছি সেটি হচ্ছে পেঁপে এবং গুড় দিয়ে নুডলসের মতো করে একটি রেসিপি এবং এটা তৈরি করতে যা যা লাগছে আমি এখানে আপনাদের সামনে দেখে দিচ্ছি এটি তৈরি করতে মূলত লাগছে পেঁপে লাগবে বুট শুকনা মরিচ জিরা বাটা আদা বাটা তারপরে কাঁচা মরিচ তিন থেকে চারটি তেজপাতা লবণ হলদি দারুচিনি লাগবে আর লাগবে তেল তো এই মোটামুটি তাহলে চলুন কিভাবে এই টিপ আমরা তৈরি করব আমরা একটু দেখব প্রথমেই আমরা দেখতে পাচ্ছেন কিছু পেঁপে নিয়েছি আমাদের এই পেঁপেগুলো একটু ছোটই কিন্তু আপনারা বড় পেঁপে দিয়েও করতে পারেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চোচাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এই চোচাগুলো ছাড়িয়ে নেওয়া পেঁপেগুলোকে আমরা একটি যন্ত্র ব্যবহার করে আপনারা দেখতে পাচ্ছেন এই যন্ত্রটির মাধ্যমে আমরা কি করব আমরা পেঁপের গা থেকে আঁচড় কেটে পেঁপের থেকে চুরগুলো বের করব। অর্থাৎ খুব চিকন চিকন নুডলসের মতন আকৃতি হবে সেই চুরগুলো আমরা প্রথমে তৈরি করব। তো কিভাবে চুরগুলো তৈরি করব চলুন প্রিয় দর্শক আপনি আমি আপনাদের কিছুটা দেখিয়ে দিই প্রথমে এরকমভাবে ধরে চাপ দিয়ে নিচের দিকে বা উপরের দিকে টেনে নিয়ে যাব। নিচের দিকে টেনে নিয়ে যাব টেনে নিয়ে গেলেই নুডলসের মতো করে চুরগুলো তৈরি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই রকমভাবেই চুলগুলো তৈরি করব। আমি একটি দেখিয়ে দিলাম একটি করে আপনারা বাকিগুলো এরকমভাবেই করে নেবেন তো ভাবে হয়ে যাবে আমাদের চুর তৈরি আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো পেঁপে থেকে এরকম চুর তৈরি করে নিয়েছি আপনারা এরকমভাবে চুর তৈরি করে নেবেন তাহলে এই এইগুলো এবং এর এরপরে আমরা এই চুরটাকে ভাপ দেব চুরটাকে ভাপ দেওয়ার জন্য আমরা প্রথমে কি করব আমরা চুলায় যাব চুলায় গিয়ে আমরা একটি কড়াই নিব কড়াইতে আমরা এই চুলগুলো সামান্য পরিমাণে জল দিয়ে বা পানি দিয়ে আমরা চুলগুলো দেবো দিয়ে আমরা এটা একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো তারপরে সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে এটা পুরোপুরি সিদ্ধ হবে না এটা সিদ্ধ হয়ে ঠিক এরকম আসবে এবং এটা অবশ্যই এমনভাবে সিদ্ধ হবে না যাতে এটা গলে যায় এটা হবে খুব হালকা পরিমাণে এবারে আমরা কিছু বুট নিয়েছি এই বুট আমরা সিদ্ধ করে নিয়েছি আপনারাও সিদ্ধ করে নেবেন তো এই সুন্দর করে সিদ্ধ করে নেওয়ার পর এবার আমরা এই বুটটা কাজে লাগাবো তো প্রিয় দর্শকবৃন্দ এবারে আমাদের রান্না করার পালা আমাদের উপকরণ প্রস্তুত হয়ে গেছে আমরা চলে যাচ্ছি সরাসরি চুলোতে চুলোতে আমরা কড়াই বসিয়েছি এবং তেল দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে গেছে আমাদের তেল গরম হয়ে গেছে এবার আমরা এখানে আমাদের সম্বরাগুলো ছাড়বো আমরা যে যে আইটেমের কথা বলেছিলাম সম্বরা মশলার কথা তো তার মধ্যে প্রথমে আমরা শুকনো মরিচ দিয়ে দেবো আমরা এবার জিরা ছেড়ে দেব কিছুটা পরিমাণে জিরা দেব প্রায় এক চামচের মতো এরপরে আমরা এইটি মোটামুটি নাড়তে নাড়তে আমরা এবারে তেজপাতা দিব জিরার রং পরিবর্তন হওয়ার মাত্রই এরপরে আমরা আমাদের যে পেঁপের চুলগুলো করে দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম সেই পেঁপের চুলগুলো ছেড়ে দেব আমরা ছেড়ে দিলাম এরপরে আমরা এরপর পরেই আমরা এবার বুটটা দিয়ে দেব সিদ্ধ করা বুট তারপরে উভয়ে আমরা নাড়তে থাকব তো এই এরকম পর্যায়ে আমি আমাদের এই ভিডিওতে আসলে বুটটা দিতে একটু দেরি হয়ে গেছে তাই আপনারা হয়তো বুটটা দেওয়া দেখতে পাচ্ছেন না তো আমরা হলদি দিয়েছি দিয়ে নেড়ে নিয়েছি বুট আর হলদি এরপর আমরা কিছু পরিমাণে লবণ দেব প্রায় এক চামচ কিংবা তার চেয়ে একটু বেশি অথবা আপনারা যেরকম পরিমাণে পছন্দ করেন আপনারা নিজেদের মতো করে লবণ দিয়ে নেবেন এরপরে আমরা এখানে এটা কিছুক্ষণ নাড়ার পর আমরা ওটাকে কষানোর জন্য আমরা এটাতে মধ্যে মশলা দিয়ে দিলাম যে মশলাগুলো আমরা বেটে নিয়েছিলাম এই আদা বাটা জিরা বাটা তারপরে অন্যান্য যে সমস্ত মশলা যেমন হচ্ছে দারুচিনি আমরা বেটে রেখেছিলাম সেইগুলো আমরা এই বাটাগুলো আমরা এখন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমরা এখন এটিকে কষিয়ে নিব তো প্রিয় দর্শক আপনারা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কষানোটা প্রায় হয়ে গেছে আমরা পাঁচ মিনিট ধরে কষিয়েছি এটিকে আমাদের ভিডিও শর্ট করার জন্য খুব তাড়াতাড়ি আমি এটিকে দেখেছি আর আমার কষানোর পর আমাদের তরকারিটা এরকম হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো এরকমভাবে কিছুক্ষণ কড়াই নাড়লে পানিটা শুকিয়ে যাবে তখন এটি শুকিয়ে প্রায় এরকম তৈরি হবে তো এই রকম ব্যাস হয়ে গেল আমাদের গরম গরম নুডলস পেঁপে বুট তৈরি এভাবে আপনারা বাড়িতে বানিয়ে এই লকডাউনে সুন্দর করে তৈরি করে খেতে পারবেন অনেক মজা লাগবে তো প্রিয় ভিউয়ার্স আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে